আপনাদের কিছু প্রশ্ন আছে সেটা অধিকাংশই সালাদ সংক্রান্ত অথবা বেদাত সংক্রান্ত বা শিরিক সংক্রান্ত প্রশ্নগুলো সাধারণত থাকে আপনাদের আমরা একটা বই উপহার দিয়েছি প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম এই বইটার মধ্যে তেরোশো তিরিশটা প্রশ্নোত্তর আছে তেরোশো তিরিশটা ছয়শো পৃষ্ঠার একটা বই কোনো আলেম বেদাতিরা যেন সাধারণ মানুষকে ধোকা দিতে না পারে আমরা এই চেষ্টাটা করেছি আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা ঘরে ঘরে এখন এটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ চলে যাওয়ার কারণে আল্লাহ শুক্রিয়া গতদিনের একটা ভালো রিপোর্ট পেলাম একজন সাধারণ ব্যক্তি ইমাম সাহেবকে বলেছে যে আপনি এটা দলিল দেন সাধারণ ব্যক্তি তো ইমাম সাহেব তো দলিল দিতে জানে না একজন প্রশ্ন করেছে যে নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি আসলে কিসের তৈরি তো ওই ইমাম সাহেবের দাবি হলো যে আল্লাহ নবী নূরের তৈরি তো সাধারণ একজন ব্যক্তি তখন প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বইটা খুলে বলছে যে আপনি দলিল দেন আল্লাহ নবী নূরের তৈরি তারা দলিল দেন ও দলিল দিতে গেছে যে অকজ্জা কুমিনাল্লাহ নূর উয়া কিতাব মুবিন সুরা মায়েদা পাঁচ নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কিতাব নুরুম মুবিন এই ওয়াটার অর্থ হলো অর্থাৎ অর্থাৎ কেতাব অর্থ কি নূর নুরুম মুবিন নূর যেটা সেটাই মুবিন মানে স্পষ্ট কেতাব তো নূর দ্বারা ওরা ভুল অর্থ করেছে সেটা হলো মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম এই নূর দ্বারা মোহাম্মদকে বোঝানো হয়নি সুরায় আরাফ একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন নূর ওই নূরের অনুসরণ করে যে নূর নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তাহলে এই নূর দ্বারা কি হলো অর্থ কোরআন সুরা তাকাবুনের আট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমেন বলছেন আমিনু বিল্লাহি ও রসুলিহি ও নুরিল্লাদি আংজালনা তোমরা আল্লাহর প্রতি ইমান আনো রাসুলের প্রতি ইমান আনো এবং ওই নূরের প্রতি যা আমরা নাজিল করেছি নূর দ্বারা কি বোঝানো হলো কিতাব কোরআন এটা স্পষ্ট কথা ইমাম সাহেবের ওই দলিলটা জানাই নাই যে নূর দ্বারা এটা কেতাবকে বুঝানো হয়েছে একজন সাধারণ মানুষ গিয়ে বলছে যে আপনি কি এই আয়াতগুলো জানেন না এটা তো নূর দ্বারা স্পষ্ট কেতাবকে বোঝানো হয়েছে আপনি মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি এই আয়াত দ্বারা দলিল দিচ্ছেন কেন আপনারা শুনে আশ্চর্য হবেন মানুষের কলিজা কত খারাপ হয়ে গেছে আল্লাহ রাসুল বলে দিয়েছেন বল কোরআন হজ্জাতুল্লাহ কাউ কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে দলিল হবে বা তোমার বিপক্ষে দলিল হবে অত অপব্যাখ্যা করছে অথচ কোরআনের মধ্যে এসেছে আল্লাহ নবী কিসের তৈরি মাটির তৈরি সুরায় আহজাব একশো দশ নম্বর আয়াত কুল ইন্নামা আনা বাসার আপনি বলুন আমি মানুষ মাত্র মিসলুকুম তোমাদের মতো যখন বললেন তোমাদের মতো আমরা কিসের তৈরি মাটির তৈরি তা আল্লাহ নবী মোহাম্মদ কিসের তৈরি মাটির তৈরি মিসলুকুম তোমাদের মতো আমি মাটির মানুষ মাত্র মানুষ কিসের তৈরি দলিল মানুষ যে মাটির তৈরি তার দলিল কোথায় কোরআনে আছে এটা আপনাদের মুখস্থ রাখতে হবে সাধারণ মানুষ দেখেন বইটা খুলে বলছে ঠিক আছে বাড়িতে দাওয়াত দিয়েছে আলেমকে দাওয়াত দিয়ে সাইজ করছে প্রস্তুতরা কারণ ইসলাম বইটা ওখানে আয়াত নম্বর দেওয়া আছে সুরা রোম আপনার বিশ নম্বর আয়াত অমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব তুম্মা আন তুম্বা সারুন তাংতা তো আল্লাহ রব্বুল আলম বলে দিচ্ছেন আল্লাহ নিদর্শন সমূহের একটা নিদর্শন হলো তোমাদেরকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন কে বলছেন আল্লাহ তোমাদের মাটি থেকে তৈরি করেছেন অতপর তোমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে গেছো এটা কোরআনের আয়াত দুর্ভাগ্য না জানার কারণে না বুঝার কারণে এই উল্টাপাল্টা ফতুয়া বিভিন্ন জায়গায় দিচ্ছে বন্ধুরা আমার আমি আপনাদের অনুরোধ করব যে সব সময় দলিলের ভিত্তিতে যদি আমুল করেন তাহলে আপনাকে জাল জয়ীফ ভুয়া আমুল গ্রাস করতে পারবে না যেমন প্রচলিত আছে উদাহরণ দেয় আপনাদেরকে স্পষ্ট প্রচার এতটাই প্রচার বেশি বিশেষ করে জাল হাদিসের প্রচারটা এতই বেশি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহতেই আগামী সপ্তাহতেই আপনারা একটা বই পাবেন তাবলিগের স্বরূপ প্রচলিত আছে যে একবার সুবান আল্লাহ বললে উনপঞ্চাশ কোটি নেকি হয় আছে না এটা আর আছে মানে কি এতই প্রসিদ্ধ আর প্রত্যেক মুরব্বী এই আশাই সুবান আল্লাহ বলে অথচ হাদিস কি বলে এর দলিল নাই কোনো দলিলই নাই হাদিস কি বলে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ বলবে আল্লাহ এত খুশি হন সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় উনপঞ্চাশ কোটি নেকি দ্বারা আপনার যশোর জেলা ভর্তি হবে তাহলে কি হলো সুবর্ণার কোনো মান থাকলো এর মর্যাদা থাকলো আল্লাহ তার মর্যাদা দিয়েছেন কত সাতটি আসমানে যত জায়গা সাতটি জমিনে যত জায়গা সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে নেকিতে সমস্ত জায়গা পূর্ণ করে দেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনি নিবেন কোনটা ভুয়া আমুলটা নিবেন না সহি আমুলটা নিবেন সহি আমুলটা নিতে হবে আপনাদের ব্রেন খুলতে হবে মুরব্বীরা ওয়াজ করছে কি পরিমাণ ওয়াজ যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ পড়বে জামাতের সঙ্গে এক অর্থ সালাত পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ এই ফজিলত পেলাম কোথায় ফাজা ফাজাইল আমলের মধ্যে পেয়েছে এটা পেলাম কোথায় ফাজা ফাজাইল আমল হাদিসের মধ্যে নাই হাদিসে কি আসছে পঁচিশ থেকে সাতাশ গুণ নেকি বেশি পাবে আপনি ওইটা মানবেন এটা মানবেন সই হাদিসে যেটা বর্ণিত হয়েছে বরং আর একটা হাদিস বারোশো তিন নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন দেখেন জামাতেও না একজন রাখাল পাহাড়ের চূড়ায় একাকি সালাত আদায় করছে পাহাড়ের চূড়ায় একাকি সালাত আদায় করছে আল্লাহ রাব্বুল আলমিন রাখালকে দেখে খুশি হয়ে গেছেন আল্লাহ আসমানের সমস্ত ফেরেস্তা জমিনের সমস্ত ফেরেস্তাকে ডাক দিয়ে বলছেন এটা আবু দাউদের হাদিস বারোশো তিন নম্বর হাদিস বলছেন যে উনজুরু এল আব্দি ও ফেরেস্তারা আমার বান্দার দিকে তাকিয়ে দেখো এ আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করছে আমাকে ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ বলছেন আমাকে ছাড়া কাউকে ভয় করে না ওই পাহাড়ের চূড়ায় কেউ নাই একাকি সালাত আদায় করছে আল্লাহ বলছেন গফর তুলি আব্দি তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার সব পাপকে ক্ষমা করে দিলাম ওয়াদ জান্না আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম আচ্ছা এই তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ যে নেকি এই জান্নাতের নেকির সাথে মিল আছে না একাকি সালাত আদায় করছে তার নেকি হলো এটা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আর একটা হাদিস আসছে পাঁচশো ষাট নম্বর হাদিস আবুদৌদের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেউ যদি মরুভূমিতে সালাত আদায় করে একাকি মাঠের মধ্যে কাজ করতে গেছে কেউ যদি সালাত আদায় করে ওখানে গিয়ে যদি একাকি এক অক্ত সালাত আদায় করে আল্লাহ রাসুল বলছেন পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে তাকে সেই নেকি দান করা হবে এক অক্ত সালাত আদায় কারণ কারণে আমি বলতে চাচ্ছি সহি ফজিলত কি নাই হাদিসে আছে তো ওইটা মানি না কেন ওইটা বলি না কেন মানে আমাদের দলিল জানা নাই এই জন্য এটা অবস্থা প্রত্যেকটা সেক্টরে